ফেল করতে কার না ভালো লাগে কারো ভালো লাগে না কিন্তু ফেল করাতে অনেক ভালো লাগে সত্যি সত্যি I love to see when people fail I'm serious actually আজকে আমি আমার এক প্রিয় স্টুডেন্টকে ফেল করাবো এবং আমার খুব ভালো লাগবে এটা মানে খুব ভাবতে ভালো লাগছে আর তোমার চ্যালেঞ্জ থাকবে ফেল না করা হ্যাঁ। ঠিক আছে আজকে listening test with me Mohammad Yasir and miss Jannat Jannat তোমাকে আমি দশটা সেন্টেন্স জিজ্ঞেস করবো ইংরেজিতে তোমার সেন্টেন্সগুলো শুনে বলতে হবে তুমি কি শুনেছ প্রথমে স্লোয়ার ভার্সনে বলবে তারপর ফাস্ট ভার্সনে বলবে ন্যাচুরাল ভার্সনে বলবে আমি সেন্টেন্সগুলো তোমার জন্য লিখে নিয়ে এসেছি the first sentence for you আমি কিন্তু ফাস্ট বলবো আমি কিন্তু ফাস্ট বলবো একটা সেন্টেন্সকে আমি তিনবার বলবো যাতে তুমি বুঝতে পারো Uh, okay, the first sentence for you is She's my mom. It's she is my mom Hmm. But I said she's my mom. So I said my mom. Are you sure? Yes মানে ওটা ঠিক আছে একদম হ্যাঁ, আমারটা আমি ঠিক তো আছে। মাই বলে বলি নাই তো মাই তো বলি নাই she's my mom. Are you sure? Yes Are you sure? Yes. Lock করে দিব হুম Actually, you're right. She is my mom. How do you Tell it in faster version. She's my mom. She's mama. The second sentence for Jannat, এইবার সে নির্ঘাত ফেল করবে এবং আমার দেখতে অনেক ভালো লাগবে He's not there. He's not there. He's not there. He is not there. হুম আমি তো not বলি নাই আবার শুনে দেখো He's not there. না আমি শিওর আর sure? Yes. মানে তুমি sure যে তুমি ভুল বলেছো না কি বলেছো আমি ঠিক বলেছি ঠিক বলেছো হ্যাঁ। জি আর ইয়েস তুমি ভুল বলেছো হুম ওকে আসলে জান্নাত ঠিক বলেছে হি ইজ নট देयर এখানে জান্নাত মনে আছে যে আমি লাইভে একটা পড়িয়েছিলাম এবং ক্লাসের মধ্যেও যদি টি এর পরে কনসোনেন্ট থাকে তাহলে টি এর উচ্চারণটা হয় না like he is not there becomes he is not there তুমি ঠিক বলেছো তো এইবার আমি আসলে তুমি ফেল করবাই এতে কোনো ভুলভাল নেই আমি একটা সেন্টেন্স বলবো okay so the sentence is আর নো নাই আর নো নাই আর নো নাই I don't know his name আমি হিজ একদম আমার বাপের বয়সতে হিজ বলি না এই সেন্টেন্সের মধ্যে আই আজ নো নাই আমি বলছি নো নাই আমি ঠিক নো নো এবার তোমাকে আর নিতে পারছি না তুমি আসলে এবার ফেল করেছো না মানে ফেল করতে ফেল করেছ মানে ইউ সাকসিডেড রাইট আসলে হিজ এর আরেকটা উচ্চারণ আছে ইজ যখন এটার উইক ফর্ম হয় like I don't know his becomes as know as as know as নেই নো এজ নো এজ মানে নো হিজ তাহলে হিজের কয়টা উচ্চারণ রয়েছে ইজ ইজ একটা আর হিজ একটা হিজ হচ্ছে স্ট্রং ফর্ম হিজ হচ্ছে স্ট্রং ফর্ম এন্ড উইক হচ্ছে is yes. a chill like weak form. Weak form. যেমন এরকম আরো আছে I don't like him. I don't like him. Yeah, I don't like him. দেখো like him m m তাহলে এখানে বলো তো তুমি গেস করে him কোন form? him strong form আর m weak form right that's good এবং তুমি আরেকটা ধরে তুমি যেহেতু সুন্দর পারছো to like her to like her do you like her do you like her exactly good girl uh, her becomes er. er. To like her. To like her. Er. Right? To me, I'm going to go to the next sentence. The next sentence. David is in the loo. David is in the loo. David is in the loo. David is in the loo. Loo on the toilet. Hmm. Uh, Amy. তাহলে তোমাকে আমি আর একটা বলি দিব his in the room She's in the room. একটু ভুল হয়েছে he's in the room Okay, He is in the he is in the room good তুমি অনেক সুন্দর করছো মাশাআল্লাহ তাহলে এটা তুমি ঠিক বলেছিলে David is in the loo that's good now এইবার যেটা বলবো এটা আসলে অনেক টাফ আপনারা বন্ধুরা আপনারাও ভিডিও এই যে সেন্টেন্সগুলো শুনছেন লিসনিংটা যেহেতু শুনে শুনে কমেন্টে ঘর লিখুন সে সেলস ফাড এক সে সেলস ফাড এক কি বলেছি বলো তো Jannat she sells fried egg. মানে ফ্রাইড এগ সিদ্ধ ডিম ফ্রাইড হ্যাঁ। এগ কিন্তু ডেক ডেক বলেছো তুমি এগ তো আর বলি নাই তুমি শোনো সে sells fried egg deck is a deck তুমি এগ কোথায় পেয়েছো আমি ঠিক বলেছি come on may no you are right no I am right actually you right হ্যাঁ fried egg becomes fried deck deck তাহলে তুমি একটু গেস করে বলো তো can you put it out Can you put it out? Yeah, can you put it out? শোনা যাচ্ছে টাউট কিন্তু রাইট ওকে গেট আউট কি বলেছি বলো তো tell get to get out no no no no don't get don't get lost they be here okay আসলে তুমি ঠিক ধরেছো দ্যাটস গুড নেক্সট সেন্টেন্স আমি তোমাকে ধরবো এটা সবচেয়ে কঠিন এটা পারলে তোমাকে একটা স্যালুট পাওয়ার যোগ্যতা রাখো তুমি mom mom and dad roll mom and dad roll mom and dad roll My mom and dad are ill. তুমি তো আরো ফাস্ট বলছো আরো একটু স্লো বলো তো My mom and dad are ill. That's really right. Really, really right. My mom and dad, and did D the কোটে গেছে. My mom and dad are ill. Ill. So dad are ill. My mom and dad are ill. Right. Okay. এরপরেরটা তুমি পারবা না এটা একটু টাফ মুভি মুভি ইংলিশ এটা I'll hit you hard. I'll hit you hot dear viewers আপনারাও চেষ্টা করেন আল হিট ইউ হট এটা কি হবে I will hit you hard তুমি গান শোনো ইংলিশ না অনেক আচ্ছা আচ্ছা yeah this is this is the output this is the output I'll hit you Y T এর পরে যদি ওয়াই থাকে তাহলে টিটা কিসের মতো উচ্চারণ হয় চয়ের চয়ের মতো তাহলে hit you becomes hit hit you bite you becomes bit you bite you bite you okay bit you becomes Bitch you. Bitch you. Not you becomes? Not you. Not you. Great. What পরের সেন্টেন্স তুমি তো সকলেই পাচ্ছ Would you go with me? Would you go with me? কি বলেছি বলো তো? Would you go with me? Yeah. Would you go with me? এখানে রুলটা হচ্ছে ডি এর পরে যদি ওয়াই থাকে তাহলে আমরা ডিটাকে জয়ের মতো জয়ের মতো উচ্চারণ করব so I said would you go with me instead would you go, go with, with me, me? Right. mashallah and i'm so happy Hey, mind your business, please. Hey, mind your business, please. কি বলেছি বলো তো hey mind your business please Yeah. Hey, mind your business, please. So mind your becomes mind your. Right. Last sentence. এইটা তুমি পারবে না এটা তোমাকে না জিজ্ঞেস করে তুমি সবগুলোই পেরেছো এটা আমরা ভিউয়ার্সদের দিয়ে রাখি যে এটা পারে কিনা আমি একবার উচ্চারণ করবো সেন্টেন্সটা তুমি একবার উচ্চারণ করবে you listen and repeat after me Nancy caught your tea. Nancy, cut your tea. নাসে ঠিক এখানে আমরা কি বলেছি আপনারা কমেন্টের ঘরে লিখুন এবং এটা এই যে দশটা সেন্টেন্স আপনারা যদি প্রথমবারে না বুঝে থাকেন তাহলে বুঝবেন আপনার ইংলিশে লিসনিং আসলে প্রবলেম রয়েছে আর এই প্রবলেম যদি আসলে কাটাতে চান এগুলো যদি সলভ করতে চান the solution the gateway is TESOL Bangladesh join TESOL Bangladesh attend any program and start your learning join journey with to be it learning English journey. Thank you. Thanks for watching our video. Next time we'll come up with another beautiful topic. Till then, bye bye.